কষ্টে একটি রাত যাপন করেছি এটা বলার মতো ভাষা আমার জানা নেই আমার গলা কাঁপতেছে হাত কাঁপতেছে কথা বলতে পারতেছি না এমন অবস্থা এত বড় আঘাত এত বড় ধাক্কা জীবনে কখনো খেয়েছি কিনা আমার জানা নেই সর্বপ্রথম আসলে মুরব্বীরা যেভাবে বলেছেন বড়রা যেভাবে বলেছেন ঠিক তেমনিভাবে ভাবে নিঃশর্ত ক্ষমা যেটাকে বলে সে ক্ষমাটা চাচ্ছি আমার অসাবধানতাবশত ভুলের কারণে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছি আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি পোস্ট করেছি তাতেও হবে না লাইভে মাপ চাইতে হবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহর দিন ছিল এখনো আছে আগামী দিন হোক আরো জোরে বলেন আওয়াজ দিতে হবে তো থাকবে কিনা না পঞ্চগড়ের মাটিতে কাদিয়ানিদের সমাবেশ বন্ধের দাবিতে পঞ্চগড়ের আল্লাহ প্রেমিক তৌহিদি জনতা যখন মাঠে নেমেছে তখন এই আল্লাহ প্রেমিকদের মুখের মধ্যে এদেশের প্রশাসন গুলি করে শহীদ করে দিয়েছে কি করেছে গুলি করে শহীদ করে দিয়েছে ভাইদের যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থেকে কাদিয়ানিদের সমাবেশকে বন্ধের দাবিতে মাঠে গিয়েছে তাদের বুকে গুলি ঢুকিয়ে দিয়েছে দেশের প্রশাসন কি বুঝলেন আপনি কিন্তু বুঝতে পেরেছেন আমরা দেশের প্রশাসনকে বলতে চাই এরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এদের জায়গা বাংলার মাটিতে হবে না কথা বলেন কথা ঠিক কিনা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিষ্কার অর্থে জানিয়ে দিতে চাই বাংলাদেশে হিন্দুরা কি নাই কথা বলে না কেন তারা কি তাদের পূজা পার্বণ করে না তাদের নাগরিক দায়িত্ব তারা এদেশের নাগরিক সেক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে খ্রিস্টান কি দেশে নাই আমরা কি তাদের ধর্ম উপাসনালয়ে বাধা দেই এরপরে বৌদ্ধ কি বাংলাদেশে নাই আমরা কি তাদের বিরোধিতা করি ওরা ওদের কাজ চালিয়ে যাক আমাদের কোনো সমস্যা নাই কারণ কোরআন ইসলাম বলেছে লাকুম দিন হুকুম দিন ঠিক না বেঠি তোমার ধর্মকে নিয়ে কি করো না বাড়াবাড়ি করো না কিন্তু আমাদের ধর্মকে আমাদের ধর্ম ইসলামের নাম ভাঙায়া মানুষগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইসলাম থেকে ডাইভেট করবে বাংলাদেশে যদি ইসলাম চরণ করে ইসলাম থেকে খারিজ করে অন্যথায় নিয়ে দেওয়ার চিন্তা চেতনা করে মনে রাখবেন বাংলাদেশের মুসলমানের বেটা একজন যদি বেঁচে থাকে এদের মনের আশা পূরণ করতে দেওয়া হবে না